Hello everyone, I'm Janatul Firdaus Prabha, Brand Ambassador of Tesla Bangladesh. Today we are going to have a very special session which is for mothers. And we have with us Amrita Apu. Apu, can you please introduce yourself? Hello everyone, I'm Amrita Alum I'm Cambridge Qualified CELTA Certified ESL teacher. Also, I'm a Vice Principal of Bangladesh Online School and I'm coordinating three courses with TESOL Bangladesh. আপু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান করোনা পরিস্থিতির কারণে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম স্কুলগুলোর বাচ্চারা আমরা কিন্তু বাসায় বসে ক্লাস করছি আর আমাদের ম্যাক্সিমাম স্কুলগুলো ইংলিশ মিডিয়াম বা আমাদের শিক্ষা যে ব্যবস্থাটা সেটা হচ্ছে ইংলিশ নির্ভর হওয়ার কারণে কিন্তু আমরা মারা বাসায় বাচ্চাদেরকে এডুকেশন দেওয়ার সময় কিন্তু বিভিন্ন ধরনের ইংলিশ বিষয়ক সমস্যায় ভুগতে হচ্ছে সেই বিষয়ে টিচল আমাদেরকে কি দিচ্ছে এক্স্যাক্টলি আমাদের শিশুরা মেইনলি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে এখন মায়েদের যেটা ফেস করতে হচ্ছে তাদেরকে পড়ানোর সময় মায়েরা যদি নিজেরাই কমিউনিকেশন স্কিলসে ভালো না হয় ইংলিশে ভালো না হয় তাহলে কিন্তু হেল্প করতে পারছে না সন্তানদের তো এইসব কথা মাথায় রেখে আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন কোর্স ইংলিশ ফর মাদার্স যেখানে আমরা ফোর ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজ স্কিলস শেখাবো সাথে সাথে সাব স্কিলস শেখাবো like presentation skill grammar vocabulary pronunciation এগুলোর উপর জোর দিব কারণ প্রেজেন্টেশন স্কিলটা জানা খুবই দরকার কারণ মায়েরা কিন্তু এখনকার এই যুগে শুধুমাত্র স্টে অ্যাট হোম মাম হয়ে থাকলেই হবে না তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট দরকার আর ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি দরকার কমিউনিকেশন স্কিলস ছাড়া কিন্তু একটা ভালো জব পাওয়া যায় না and if you get a job then you are not going to have a smart salary if you don't know how to speak English properly আপু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইংলিশের যে দুর্বলতাটা আমাদের হচ্ছে বিভিন্ন মায়েদের যখন থেকে থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার সাথে মায়ের একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে যেটার জন্য কিন্তু হচ্ছে বাচ্চার সাথে ইন ফিউচার তাদের সম্পর্কে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে সেটার সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ এই কারণেই তো কনভারসেশন দরকার যে মায়েরা বাচ্চার সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবে এখন মারা যদি কনফিডেন্ট না হয় মায়েদের কমিউনিকেশন স্কিলটাই যদি পোর হয় তাহলে তারা কিন্তু একটা কনফিডেন্ট বাচ্চা কিন্তু রেজ করতে পারবে না বাসায় এবং তারা বাচ্চার সাথে কনফিডেন্টলি কথাও বলতে পারবে না তারা দেখা যাবে যে বাচ্চারা বেশিরভাগ বাইরে থেকে টিউটর রাখছে টিউটর ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে বেবিরা বাসায় মায়ের সাথে কথা বলছে না হ্যাঁ মায়ের সাথে একটা গ্যাপ হয়ে যাচ্ছে এই গ্যাপটা আস্তে আস্তে এতটাই বেড়ে যাবে যে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ তৈরি হবে না তখন দেখা যাচ্ছে একটা বাচ্চা যখন মানে শিশুকাল থেকে বয়স সন্ধিকালে যখন পৌঁছবে তখন গ্যাপটা বেশি হয়ে গেলে যে আজকাল অনেক রকম প্রবলেম কিন্তু ফেস করছে আমাদের যুব সমাজ আমাদের যে টিনেজ হুড যে প্রবলেমগুলো এগুলো কিন্তু এই কমিউনিকেশন গ্যাপের কারণে কমিউনিকেশন গ্যাপের কারণে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে একটা একটা ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে with the with the mom and the child yes yes আপু দেখা যাচ্ছে অনেক সময় হচ্ছে যে বিয়ের পর আমাদের মায়েদের একটা হচ্ছে ক্যারিয়ার একটা গ্যাপ চলে আসে তখন দেখা যাচ্ছে যে তার কনফিডেন্সের অভাব তাদের মধ্যে ফিল করছে তখন হচ্ছে ক্যারিয়ারটাকে আবার নতুন করে স্টার্ট করতে হচ্ছে ওই ক্ষেত্রে হচ্ছে টেসল কিভাবে হেল্প করছে আমাদের টেসল এভাবেই হেল্প করছে যে কনফিডেন্স লেভেলটা যখন পোর হয়ে যাচ্ছে তখন যদি সে আমাদের কাছে এসে English for mothers course enrollment নেয় তাহলে আমরা তাকে হেল্প করছি সাব স্কিলস ইম্প্রুভমেন্টে হ্যাঁ সাব স্কিলস ইম্প্রুভমেন্টের মধ্যে থাকছে কিন্তু প্রেজেন্টেশন স্কিলটা যেটা কিন্তু অনেক helpful to build up your confidence level not only communication gap study গ্যাপের কারণে হ্যাঁ দীর্ঘদিন স্টাডির মধ্যে নেই এ কারণে যেটা হচ্ছে যে রিডিং স্কিল কমে যাচ্ছে লিসনিং স্কিল কমে যাচ্ছে তারপরে বেশি দেখা যাচ্ছে হিন্দি যে ডেইলি সোপসগুলো বাংলা ডেইলি সোপসগুলো এগুলো দেখে হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে আমাদের মায়েরা তার স্মার্ট হচ্ছে না তারা বাচ্চাকে প্রেজেন্ট করতে পারছে হ্যাঁ প্রেজেন্ট করতে পারছে না প্রপারলি অ্যান্ড বাচ্চাকে নিয়ে যে একটা ইংলিশ ডেইলি সোপ দেখবে হ্যাঁ তারপরে ইংলিশে একটা কার্টুন দেখবে তারপর বাচ্চারা যদি কোনো প্রবলেম ফেস করে কার্টুনটা না বুঝতে পারে ওরা ভুলভাবেও কিন্তু ইন্টারপ্রেট করতে পারে একটা কার্টুনে বা একটা একটা মুভিতে হ্যাঁ একটা মুভির ইন্টারপ্রিটেশন কেন ডিফারেন্ট ওয়েতে হয় তো মা যখন ফ্রেন্ডলি বাচ্চার সাথে বসে মুভিটা দেখছে এনজয় করছে টুগেদার একটা ফ্যামিলি বন্ডিংও কিন্তু ক্রিয়েট হচ্ছে দুজন মিলে কনভারসেশনের মাধ্যমে মুভিটা দেখছে বুঝছে এবং মুভি টাইমটা কিন্তু it should be enjoyable and যে ফ্যামিলি টাইম যে আছে এই ফ্যামিলি টাইমটা ইদানিং হচ্ছে না কিন্তু এইসব কারণে দেখা যাচ্ছে যে আমার husband he is very smart up because he is going to office and he is doing his jobs and he is you know is very efficient efficient in presentation and everything like when he comes back to home and তার ওয়াইফ যখন তার সাথে ওভাবে কনভারসেশন করতে পারছে না তখন কিন্তু ওয়াইফ একটু কনফিডেন্স লেভেলটা পোর হয়ে যাচ্ছে এবং বাচ্চা কিন্তু সেটা বুঝছে যে হ্যাঁ আমার মা কিন্তু সেভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে না কারণ মায়ের সম্বন্ধে কিন্তু বাচ্চার মধ্যে একটা নেগেটিভ একটা ইমপ্যাক্ট পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে হ্যাঁ এইসব সব কিছুর হেল্পের জন্যই কিন্তু communication skills is really necessary আর কমিউনিকেশন স্কিলসের জন্য এই কোর্সটা করলে মায়েদের যেটা হচ্ছে যে আমরা ইচ ল্যাঙ্গুয়েজ স্কিলের উপর কাজ করছি আমরা নট লাইক যে শুধু স্পোকেন ইংলিশের উপর ফোকাস দিব because language itself a complete package of all the four integrated skills. If you just want to learn how to speak English and you are not going to have the skill of language. Yeah. So এই কারণে ইনপুটটা নিতে হচ্ছে ইনপুটটা যত নিচ্ছি যত লিসনিং অ্যান্ড রিডিং এর মাধ্যমে আমরা ইনপুট নিচ্ছি আমরা কিন্তু আমাদের স্পোকেন ইংলিশটা অটোমেটিক্যালি তখন বেটার হচ্ছে বেটার হয়ে যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ।, হ্যাঁ এই কারণে আমরা এই সাব স্কিলস এবং ফোর ইন্টিগ্রেটেড ল্যাঙ্গুয়েজের স্কিলস নিয়ে হেল্প করব মায়েদের তাই মায়েদের বলছি যে আপনারা ঘরে বসে অযথা স্টার জলসা বা অযথা হিন্দি ডেইলি সোপস দেখে সময় না কাটিয়ে ওই সময়টা ফ্রুটফুলি প্রোডাক্টিভভাবে ইউজ করতে পারেন আপনারা কোর্সটা করে নিতে পারেন and you will see the difference আপু আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু ডিভোর্সের হারটা দিন দিন বেড়েই চলেছে অ্যাট দ্য সেম টাইম হচ্ছে মায়েদের বা হচ্ছে মেয়েদের বিশেষ করে বিভিন্ন আনসার্টেইন সিচুয়েশন ফেস করতে হচ্ছে ওই ক্ষেত্রে কিন্তু আমরা দেখা যাবে যে যদি তার ইংলিশ স্পিকিং বা হচ্ছে তার প্রেজেন্টেশন স্কিলটা যদি ডেভেলপ থাকে তাহলে কিন্তু সে Um, it will be helpful for her better career, right? Yeah. হ্যাঁ। And she can start from somewhere. she can least. start from somewhere and she, she knows how to speak english confidently and she has the kind of confidence already in her that even if i am alone but i can stand by myself and I can do the best that I can do and I can provide for my children. I'm enough for me. And I am like the best mom I can be the best mom so এই টাইপের একটা কনফিডেন্স লেভেল থাকবে কিন্তু যদি দেখা যায় যে আমাদের কিন্তু মায়েরা যে একদমই যে অশিক্ষিত তা না দেখা যাচ্ছে যে সার্টিফিকেট থাকছে honours even after having masters degree just because of communication skills তারা কিন্তু যে কনফিডেন্স লেভেলটা অনেক পোর হয়ে যাচ্ছে and without the practice hmm, lack of practice কিন্তু হচ্ছে যে আমাদের হচ্ছে মায়েরা কিন্তু পিছিয়ে পড়ছে সো আমরা যদি এই কোর্সগুলোতে নিজেদেরকে মায়েদেরকে এঙ্গেজ করতে পারি তারা কিন্তু তাদের ইংলিশটাকে প্র্যাকটিস করতে পারছে right yes exactly you have got the point thank you so much আপু আমাদের এই সেশনে আমাদেরকে সময় দেওয়ার জন্য it's my pleasure and I think it's going to be really helpful and fruitful session for all the mothers Thank you, thank you everyone uh, for joining us and watching the video. Allah Hafiz. Allah Hafiz.